ভাই ছয়টা ফ্যান ছিল রে পাঁচটা ফ্যান ভালো রে একটা ফ্যান মাথার উপর হিট করলো গিয়া ছয়টা ফ্যান ছিল রে পাঁচটা ফ্যান ভালো রে একটা ফ্যান মাথার উপর হিট করলো গিয়া এমন ঘটনা কখনো ঘটে নাই ফ্যান কখনো পরে নাই কেন চাচুর মাথা তুলে টার্গেট কিয়া তুই হলি সিলিং ফ্যান থাকবি ফ্যানের মতো তুই মুরাদ চাচুর মাথা কেন করলি ক্ষত এবার তোর ফ্যান কোম্পানি দিব ban ban ban ban ban কইরা আমাদের মুরাব চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা আমাদের মুরাব চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা শালা এই দুষ্টু প্যানের উপর দিমু মার্ডার কেস কইরা আমাদের মুরাব চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা তরে কিনা আমি লাগাইছি আমার কপাল খারাপ অকালে মরতে লইছি করে কিনা আমি লাগাইছি আমার কপাল খারাপ অকাল মরতে লইছি আগে জানলে লাগাইতাম বেশি কিন্তু কে জানে এই ফ্যান হয়েছে বিসি এলাকাবাসী করে হাসাহাসি সবাই ভাবছে হইব পরবাসী কিন্তু আছে বাচ্চা ট্রিটমেন্ট কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা শালা এই দুষ্টু ফ্যানের উপর ডিমো মার্ডার কেস কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা সেলাই পড়ছে তিন তিনটা চাচুকে নিয়ে করে চিন্তা কষ্টে কেটেছিল মুরাদ চাচুর সেদিনটা সেলাই পড়ছে তিন তিনটা চাচু করি চিন্তা কষ্টে কেটেছিল মুরাদ চাচুর সেদিনটা চাচুর ডাক গেল পেটে যেতে পারলো না ডেটে অজ্ঞান হয়ে যাওয়ায় শুয়ে আছে পেটে ফ্যান তুই কেন এমন করলি ম্যান দিলি চাচুরে বইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান বইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং প্যান্ট কইরা শালা এই দুষ্ট প্যানের উপর দিমু মার্ডার কেস কইরা আমাদের মুরাদ চাচুর মাথা পাটলো সিলিং প্যান্ট কইরা আমাদের মুরাদ চাচুর মাথা পাটলো সিলিং প্যান্ট কইরা আমাদের মুরাদ চাচুর মাথা পাটলো সিলিং প্যান্ট কইরা শালা এই দুষ্ট প্যানের উপর দিমু মার্ডার কেস কইরা আমাদের মুরাদ চাচুর মাথা পাটলো সিলিং প্যান্ট কইরা